টু একটু করে আচ্ছা আমিও রেকর্ড শুরু করে দিচ্ছি সমস্যা নাই উনি স্লোলি কথা বলতেছে খুব একটা প্রবলেম হবে না আচ্ছা শুনেন আমরা ইউটিউবের ক্লাস করব এখানে আপনারা একটু আমাকে বলেন এখানে কার কার ইউটিউবের চ্যানেল আছে আচ্ছা, সাইফুল ইসলাম ভাই আর কে আছে হ্যাঁ, আমার আছে আচ্ছা তোমাল পাল ভাই আছেন আচ্ছা আমরা একটা চ্যানেল ক্রিয়েট করব চ্যানেলটাকে কিভাবে অপটিমাইজ করতে হয় ফুল চ্যানেলটা কিভাবে অপটিমাইজ করতে হয় ফুল চ্যানেলটা কিভাবে আপ টু বটম রেডি করতে হয় টোটাল সেটআপের উপরে আমরা একটা ক্লাস নিব তারপরে হচ্ছে আমরা ক্লাস নিব কিভাবে একটা ভিডিও আপলোড করতে হয় ভিডিওটা কিভাবে এসিও e করতে হয় তার উপরে একটা ক্লাস দিব এমডি রাকিব ভাই আপনি ভিডিও অফ করেন তারপরে হচ্ছে আমরা ক্লাস নিব কিভাবে আপনি ভিডিওতে আপনার সাবস্ক্রাইব বাড়াইবেন ওয়াচ টাইম বাড়াইবেন এই বিষয়গুলোর উপরে আমরা একটা ক্লাস নিব ঠিক আছে তো চারটা হয়তো বা ইউটিউবের উপরে তিনটা বা চারটা ক্লাস হতে পারে তো তিনটা হোক আর চারটা হোক যেটা ক্লাস হোক আগে ইউটিউব বিষয়টা সম্পর্কে আপনাদের শেষ করে দেই ইউটিউবের ক্লাস শেষ হওয়ার পরে কীভাবে আমি ক্লাস নিব কিভাবে আপনারা ইউটিউবে ফাইবারে ইউটিউব সম্পর্কিত গিক দিবেন ঠিক আছে সেই বিষয়টা আমি আপনাদের দেখাইবো ইনশাল্লাহ একটা ক্লাস আচ্ছা এখন আমরা দেখি ইউটিউবের আচ্ছা আপনারা আমাকে ভিডিও অফ থাকলে ভালো হয় না ভাইয়া ভাইয়া ভিডিওটা অফ থাকলে মনে হয় ভালো হয় তবে স্ট্রিমিং সুবিধা আমার ভিডিও অফ করে দিব আমার ভিডিও অফ করার কথা বলছেন কি কথা বললেন জি জি আপনি ভিডিও অফ করে দেন তাহলে সবার জন্য কারণ এখানে অনেকে ওকে পার্টিসিপেট তো ওকে ওকে ওকে ওকে আচ্ছা এখন দেখি হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আপনি ভিডিও অফ করতে পারবেন এই যে দেখেন আগের ক্লাস করছিলাম এই জন্য আগের ক্লাসে ভাইয়া আমি আপনার কথাই বলছিলাম হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন আপনারা বলেন তো স্ক্রিনটা দেখা যাচ্ছে আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে একজন বা দুইজন কথা বলেন স্ক্রিন দেখা যাচ্ছে কি না ভাই আমি আপনাকে জিজ্ঞেস করতেছি আমার জি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে জি হ্যাঁ, স্যার দেখা যাচ্ছে ওকে ধন্যবাদ আচ্ছা দেখা যাচ্ছে আমরা ফাইবারে যাই আমরা ফাইবারে যাই ফাইবারে গিয়ে দেখি ইউটিউবের উপরে কাজ আছে আমার একটু নেটওয়ার্ক স্লো এই টাইমে নেটওয়ার্ক খুবই স্লো হয় রাত্র দশটা পরে নেটওয়ার্ক প্রচুর স্লো থাকে বারোটা পর্যন্ত নয়টা থেকে রাত্র নয়টা থেকে বারোটা পর্যন্ত আমি নেট পাই না আর ওই আর ওই ওয়ার্ল্ড কাপের কারণে আমাদের এলাকায় মানুষ বেশিরভাগই ওই মোবাইল দিয়েই খেলা দেখে বা স্মার্ট টিভি দিয়ে বেশিরভাগ স্মার্ট টিভি দিয়ে খেলা দেখে ওয়াইফাই লাইনে ওয়াইফাই আছে লাইনে স্মার্ট টিভি লাগাই দিলাম খেলা দেখলো আচ্ছা দেখেন আমি কয়েকটা টেবে ফাইবারকে ওপেন করতেছি তিনটা টেবি আপাতত ফাইবার ওপেন করি তিনটা টেবে যদি ফাইবার ওপেন করি তাহলে আমি দেখাই প্রথমে এটাতে দেখাই ইউটিউব মনিটাইজেশন আচ্ছা এটাতে দেখায় ইউটিউবে সিও আর এটাতে দেখায় ইউটিউব প্রমোশন দেখেন এখানে ইউটিউব মনিটাইজেশনের গিগ আছে আপনার চার হাজার নয়শো আমি আপনাদের এমন একটা কাজ দেখাচ্ছি যে কাজটা আপনারা পাঁচ হাজার টাকা দিয়ে কোর্স করতে হইব এই কাজটাই আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এখানে চার হাজার নয়শো পঁয়ষট্টিটা গিক আছে চার হাজার পঁয়ষট্টি নয়ষট্টিটা গিক থাকলে হবে কিনা এখানে কাজ আছে কিনা এখানে দেখি আমরা হ্যাঁ কাজ আছে দেখেন উনি পনেরোটা উনি দশটা উনি তিরিশটা পঞ্চাশটা কাজ করছে এবং অনেকেই অনেক ধরনের বেশি বেশিও কাজ করে হ্যাঁ বুঝতে পারছেন তো প্রচুর কাজ আছে এখানে এবং ইউটিউবের কাজ মানে বলা যায় ডিজিটাল মার্কেটিং সেক্টরের মধ্যে আপনার ইউটিউবের কাজ খুব বেশি যে উনি দেখেন এই যে সাতশো আটচল্লিশটা কাজ করছে ডিজিটাল মার্কেটিং সেক্টরের মধ্যে ইউটিউবের কাজই সবচেয়ে বেশি ওকে তারপরে আসেন এখানে এটা কি দিছিলাম এই সার্চগুলো নে নাই ইউটিউবে সিও e ইউটিউবে সিওর e মধ্যে আছে সাত হাজার চারশো উনআশিটা গিগ সাত হাজার চারশো উনআশিটা গিগের মধ্যে দেখেন এখানে দেখেন এখানেও প্রচুর কাজ দেখেন দেখতে পাচ্ছেন ছয়শো চোদ্দোটা ভাই মাইক্রোফোনটা অফ করেন প্লিজ চারশো তিরিশটা তিনশো ষাটটা ছয়শো সাতাইশটা চারশো চব্বিশটা সহ দেখছেন এই যে প্রচুর কাজ এত কাজ এখানে যে আপনি যদি একটা চ্যানেলে একটা ভিডিও যদি আপনি গিক যদি র্যাঙ্কে নিয়ে আসতে পারেন ইউটিউবে সিওর তাহলে আপনার হিউজ কাজ থাকবে হিউজ কাজ থাকবে কথা বুঝতে পারছেন আচ্ছা তারপরে এখানে দিছিলাম ইউটিউব প্রমোশনের উপরে দেখি ইউটিউব প্রমোশন ইউটিউব প্রমোশনের উপরে আছে উনিশ হাজার সাতশো ছাব্বিশটা গিগ দেখেন এখানেও প্রচুর কাজ দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কাজ তার মানে কাজ আছে আমি আর সামনে বাড়তেছি না তার মানে এখানে কি আছে কাজ আছে ওকে এখন আমরা কি করব এটা তো দেখলাম মার্কেট প্লেস এর মার্কেট প্লেসের সারা কি আমাদের কাজ আছে আপনি দেখেন যদি আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করেন এবং কোনোভাবে যদি আপনি একটা ইউটিউব চ্যানেলকে বিল্ড আপ করতে পারেন তাহলে আপনি মা ফ্রিল্যান্সিং করে মার্কেট প্লেসে কাজ পাইতে পারেন নাও পাইতে পারেন আর এখানে কামরুজ্জামান বাইরে দেখতেছি কামরুজ্জামান ভাই তো আমার আগ থেকেই চিনে তারপরে এখানে আবদুল আলিম ভাই একজন দেখছি উনি তো উনি তো আমার আগে থেকেই আমার কাছে আসে পরে থেকে কামরুজ্জামান আর কি হ্যাঁ, কামরুজ্জামান ভাই আপনারা হ্যাঁ, খুঁজে তো খুঁজে পাই না স্যার ওকে স্যার কন্টিনিউ করেন ওকে ওকে তো আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে তাহলে ইউটিউব চ্যানেল এক প্রথম দিকে একটু কষ্ট হয় আমরা জানি পৃথিবীতে যে কোনো কাজ শুরুতেই কষ্ট একটা সময় যদি চলে আসেন আপনি তাহলে আপনার কষ্টটা উঠে যায় মানে আর এই কষ্ট থাকে না তো আপনি একটা চ্যানেল গ্রো করতে পারলে অর্থাৎ মনিটাইজ করতে পারলে সেই চ্যানেল থেকে আপনি প্রতি মাসে একটা ইনকাম করতে পারবেন দেখেন আপনি ফ্রিল্যান্সিং করে মার্কেট প্লেসে কাজ পাইতেও পারেন নাও পাইতে পারেন মার্কেট প্লেসের বাহিরে কাজ পেতেও পারেন নাও পেতে পারেন কথা বুঝতে পারছেন তো আপনি কিন্তু আপনি যদি ইউটিউবে করেন ইউটিউবিং করেন তাহলে এখানে আপনার না পাওয়ার কোনো চান্স নাই প্রথম দিকে আপনার একটু কষ্ট হইব সেই কষ্টটা আপনি মেনে নেবেন কিভাবে কি করবেন কিভাবে কি করবেন সে বিষয়গুলো আমি আপনাদের অবশ্যই বুঝিয়ে দিব বলে দিব কিভাবে আপনি একটা চ্যানেলকে এক মাসের ভিতরে এক ওয়ানকে সাবস্ক্রাইব করে নিয়ে আসতে পারবেন সেই বিষয়গুলো আমি আপনাদের বুঝিয়ে দিব তো এর জন্য আপনারা ভিডিও এডিটিং যেহেতু শিখতেছেন যেহেতু ভিডিও এডিটিং শিখতেছেন সেহেতু আপনারা ইউটিউব করো আপনাদের জন্য ইউটিউবিং করো আপনাদের জন্য সহজ আপনি মনে করেন ভিজিট করেন কোন জায়গায় গেছেন কোন একটা জায়গায় গেছেন আপনার হাতের মোবাইল ফোনটার সাথে সাথে কাজে লাগিয়ে দেন আপনি সেই জায়গার দৃশ্যটাকে আপনি ভিডিও করেন সেই ভিডিওটা আপনি আপলোডে দেন আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেন তাহলে আপনি সেখান থেকে একটা ইনকাম নিয়ে আসতে পারবেন আপনি মনে করেন ভালোভাবে কথা বলতে পারেন সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন তাহলে কিছু জিনিস আপনি ইউটিউবে কথা বলেন সমস্যা কি আপনি মনে করেন <clears throat> সুন্দর করে রান্না করতে পারেন ভালো রান্না করতে পারেন আপনি রান্না বান্নার ভিডিও দেন অর্থাৎ আপনি আপনার কাছে যে এক্সটার্নাল যে একটা অ্যাকসেপ্টেশন আছে প্রত্যেক মানুষের কাছে একটা আলাদা গুণ আছে প্রত্যেক মানুষের কাছে যে কেউ হোক ঠিক আছে প্রত্যেক মানুষের কাছে একটা কি আছে একটা এক্সট্রা গুণ আছে যেমন আমাদের সিলেটের সব মানুষ এমন নব্বই পার্সেন্ট মানুষই শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না কথা বুঝতে পারছেন কিন্তু সেখানে আল্লাহ তালা আমাকে একটা গুণ দিছে কি আমি একদম ছোটো থেকেই শুদ্ধ ভাষায় কথা বলতে পারি মানে অর্থাৎ শুদ্ধ ভাষা বলতে এখানে এই বিষয়টা আমি বুঝাচ্ছি না যে একদম এক্সচেঞ্জভাবে আমি বুঝাচ্ছি এটাই যে আমি এমনভাবে কথা বলতে পারি যাতে অন্য ডিস্ট্রিক্টের মানুষ কথাগুলো বুঝতে পারে কিন্তু আমাদের সিলেটের নব্বই ভাগ মানুষ ওইভাবে কথা বলতে পারে না কারণ আমাদের সিলেটি একটা এক্সচেঞ্জ আছে আপনারা সবাই জানেন তো এইভাবে প্রত্যেক মানুষের একটা আলাদা গুণ আছে আপনি আপনার গুণটা আপনি কাজে লাগান তাহলে আপনি কাজে লাগাইলে আপনার জন্য এটা বেটার অপশন এটা বেটার অপরচুনিটি আপনার জন্য বেটার ইন ফিউচারে বর্তমানে না ইন ফিউচারে এটা আপনার জন্য একটা অবস্থান আমি আপনাদের ছোট্ট একটা উদাহরণ বলি আমার একটা বাগনা যে আজ থেকে চার বছর আগে চার বছর আগে সে ইউটিউবিং করা শুরু করছে আনবিলিভিড আমি কল্পনা করতে পারি না সে গত সপ্তাহে তার চ্যানেলের মনিটাইজেশন পাইছে সে কিন্তু পাঁচশোর মতো ভিডিও আপলোড করছে সে গজল করে সে গজল করে সে আবার ওই মার্কেটিং টার্গেটিং কিভাবে করতে হয় ওইগুলো জানতো না এসিও কিভাবে করতে হয় জানতো না গত জানুয়ারিতে আমার কাছ থেকে ওই আমার মাধ্যমে তার চ্যানেলটা এসিও করানো লাইছে তারপরে আমি তারে ওই কিভাবে ভিডিও এসিও করতে হবে সেগুলো শিখাইছি গত সপ্তাহে সে আমার ফোন দিয়ে বলে মামা আমার চ্যানেলের মনিটাইজেশন পাইয়া গেছি তো আপনিও যদি সব প্রপারলি জানেন তাহলে একটু কষ্ট হবে বাট প্রথম দিকে একটু কষ্ট করলে অবশ্যই আমরা তো জানি পরিশ্রম করলে ফল অবশ্যই আসে আমরা এসএসসি পরীক্ষা কিন্তু ক্লাস ওয়ানে ভর্তি হয়েই দেই না দশ বছর পড়াশোনা করার পরে এসএসসি পরীক্ষা দেই সো আমরাও এইভাবে চিন্তা করব যাই হোক এখন আমি একটা চ্যানেল ক্রিয়েট করি চ্যানেল ক্রিয়েট করা একদম ইজি একদম ইজি চ্যানেল ক্রিয়েট করা দেখেন আমাকে আমার এই জায়গার মধ্যে যেও নাই কোনো এমন কোনো ক্রোমো নাই যেটাতে চ্যানেল ক্রিয়েট করা হয়েছে না আপনাদের এমন কেউ কি আছেন যিনি স্ক্রিন শেয়ার করতে পারবেন কিন্তু আপনার ক্রোমো চ্যানেল ক্রিয়েট করা নাই এমন কেউ আছেন জি ভাই আসি আচ্ছা তাইলে আপনি স্ক্রিনটা শেয়ার করেন দেখি <clears throat> আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি okay আপনি একটা ট্যাব ওপেন করেন ওকে আপনি ইউটিউবটা ওপেন আপনি ইউটিউবে যান ইউটিউবে ক্লিক করেন যদি আপনার দুই হাজার উনিশের আগের ইমেল হয় তাহলে অটোমেটিক চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে সেখানে আর চ্যানেল ক্রিয়েট করানো লাগবে না কিন্তু নতুন ইমেল হইলে চ্যানেল ক্রিয়েট করা লাগবে আচ্ছা নতুন এটা আচ্ছা ওই আপনি এম এর উপরে ক্লিক করেন আপনার যে এম দে আছে এম এর উপরে ক্লিক করেন আশিকুল ইসলাম ভাই আপনি ভিডিওটা অফ করেন প্লিজ আপনার মশারি দেখা যাচ্ছে এটা কিন্তু ইউটিউবে যাইব হুম এখানে ক্লিক করেন এই যে আপনার চ্যানেল আছে ইয়োর চ্যানেলে ক্লিক করেন দেখবেন আপনার চ্যানেল আছে কিনা your channel hmm your channel দেখছেন আপনার চ্যানেল আছে কিন্তু আপনি জানেনই না আপনি জানেনই না আপনার চ্যানেলটা ওকে হয়ে গেছে আসলে চ্যানেলটা কি কেন ওকে হয় জানেননি আমি আপনাদের বলি যে আমরা যখন আমরা যখন এইভাবে ইউটিউবে ক্লিক করি তখন ইউটিউবে ক্লিক করার পরে আমি দেখাচ্ছি আপনাদের একটা বিষয় আমরা এই জায়গা থেকে যখন ক্লিক করি তখন ক্লিক করার পর এখানে সাইন আপ একটা অপশন দেখায় এখানে ওই সাইন আপে ক্লিক করলে অটোমেটিক গুগলের মাধ্যমেই সাইন আপ হয়ে যায় বুঝতে পারছেন তা যাই হোক আপনি কিভাবে একটা চ্যানেল ক্রিয়েট করবেন আমি আপনাদের বলে দিই আপনাদের যদি চ্যানেল না থাকে তাহলে আপনারা এই যে আপনার ছবির উপরে ক্লিক করবেন অথবা এখানে আপনার নাম থাকলে বা অক্ষর থাকলে যাই থাক তার উপরে ক্লিক করেন এখানে একটা সাইন আপ দেখবেন সাইন আপের উপরে ক্লিক করবেন তারপরে বলবেন সে আপনাকে একটা প্রশ্ন করবে যে আপনি কি ওই ইমেইলের মাধ্যমে করতে চান তাহলে সে আপনি ইয়েস দিয়ে দিবেন অথবা তার উপরে ক্লিক করবেন আপনার চ্যানেল একটা অটোমেটিকলি হয়ে গেছে চ্যানেল হওয়া কোনো জটিল কাজ না চ্যানেল অটোমেটিকলি হয়ে যায় ঠিক আছে চ্যানেল হওয়ার পরে <clears throat> আমরা সেই চ্যানেলটাকে কাস্টমাইজ করব। অর্থাৎ সেটিং করব। আমরা অনেক কিছু সেটিং আছে সেটিংটা এখন আমরা করব হ্যাঁ <clears throat> আমরা চ্যানেল ক্রিয়েট করার পরে আমরা এই নামের উপরে ক্লিক করলাম নামের উপরে ক্লিক করার পরে আমরা ইউর চ্যানেলে যাব ও সরি আমার সম্ভবত আমার স্ক্রিন দেখা যাচ্ছে না তো সরি তাইলে আমি এতক্ষণ কিসের উপরে কথা বললাম ও আচ্ছা ওই ভাইয়ের উপরে আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না ভাই সরি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, আমি এতক্ষণ ওই যে ওই ভাই স্ক্রিন শেয়ার করছিলেন আমি সেই দিকেই যাই হোক আচ্ছা আপনি আপনাদের দেখাই একটা বিষয় আপনারা যখন একটা চ্যানেল ক্রিয়েট করবেন তখন দেখেন এই জায়গার মধ্যে এই জায়গা আমি একটু মার্ক করে দেখাইলে বিষয়টা সুন্দর হইব এখানে আপনারা ওই জায়গাতে আপনারা দেখতে পারবেন সাইন আপ যদি আপনারা সাইন আপ দেখতে পান তাহলে সাইন আপ বলতে এখন না ওই জায়গাতে আপনি ক্লিক করবেন এই যে জায়গাটা আছে অর্থাৎ আমার যে ছবিটা দেখাচ্ছে এই ছবির উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এইভাবে ক্লিক করার পরে এখানে সাইন আপ দেখাইব এই জায়গাতে সাইন আপ যদি আপনার চ্যানেল না থাকে তাহলে দেখাইব সাইন আপ তো আপনি সাইন আপে ক্লিক করবেন তারপরে আপনাকে বলবে এই ইমেইলের মাধ্যমে আপনি ক্লিক করতে চান কি না বা এই গুগল ক্রোমের মাধ্যমে করতে চান তাহলে আপনি ইয়েস দিয়ে দিবেন আপনার চ্যানেল ওকে চ্যানেল ওকে হওয়ার পরে আপনার কাজ হচ্ছে চ্যানেলটাকে কাস্টমাইজ করা চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হলে কি করতে হবে আপনাকে আমি দেখাচ্ছি আবার প্রথম থেকে যেহেতু আগে আমি স্ক্রিন শেয়ার করিনি <clears throat> দেখেন আপনি এই নামের উপরে ক্লিক করলেন নামের উপরে ক্লিক করার পরে আপনি ইয়োর চ্যানেল নামক যে অপশনটা আছে ইয়োর চ্যানেল এই ইয়োর চ্যানেলে উপরে ক্লিক করবেন তাইলে আপনার চ্যানেলে চলে আসলেন একটা মিনিট জাস্ট একটা মিনিট আপনারা একটু ওয়েট করেন আমি আসতেছি Ah. সরি <coughs> চলে আসছি আচ্ছা আমরা এইভাবে চ্যানেলের মধ্যে ঢুকলাম এটা হচ্ছে আমার নতুন ওই গত ক্লাসে মানে কি গত সোমবার দিন আমি এই চ্যানেলটা ক্রিয়েট করছি আজকে এই চ্যানেলের দুই নম্বর ক্লাস নিছি এই চ্যানেলটা দিয়ে আপনাদের দেখিয়ে দিব ঠিক আছে <coughs> কিভাবে আমার একটা চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে এখন আমি চ্যানেলটাকে কাস্টমাইজ করব এসিও e করব সেটিং করব সব কিছু ঠিকঠাক করব ওকে আমি কি করব এখন এই যে এখানে দুইটা অপশন আছে একটা অপশন আছে কাস্টমাইজ চ্যানেল আরেকটা অপশন আছে ম্যানেজ ভিডিও অপশন এই দুইটা অপশনে আমরা ক্লিক করব দুইটা অপশনের মধ্যে আমরা কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলাম কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলে আমাদের একটা ইন্টারফেসে নিয়ে আসবে দেখেন কাস্টমাইজ চ্যানেলে আসার পরে আমাকে দেখাচ্ছে এই জায়গার মধ্যে দেখাচ্ছে কয়েকটা অপশন সেগুলো আমরা দেখি দেখেন এখানে দেখাচ্ছে লেআউট ব্র্যান্ডিং বেসিক ইনফো আচ্ছা এই যে অপশনগুলো এই অপশনগুলো <clears throat> যদি আপনার চ্যানেলে একটা ভিডিও দেয়া থাকে তাহলে আপনি এই অপশনগুলো অ্যাড করতে পারবেন এই যে অপশনগুলো আছে এই অপশনগুলো আপনি অ্যাড করতে পারবেন যদি আপনার চ্যানেলে কোনো ভিডিও না থাকে তাহলে আপনি এই অপশনগুলো অ্যাড করতে পারবেন না কথা বুঝতে পারছেন আমার তো এই অপশনগুলো অ্যাড করতে হলে আপনাদের প্রথমে একটা ভিডিও লাগবে তারপরে আপনারা অপশনগুলো অ্যাড করতে পারবেন যেহেতু আমার চ্যানেলে এখন একটা ভিডিও আছে সেহেতু আমি অপশনগুলো অ্যাড করে দিই আমি এডে ক্লিক করলাম এডে ক্লিক করার পরে এই ভিডিওটাতে আমি ক্লিক করলাম এই ভিডিওটা আমার এখানে অটো হয়ে গেছে আমি পাবলিশ দিলাম পাবলিশ দেওয়াতে এই ভিডিওটি এখানে অ্যাড হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এখানে ভিডিও অ্যাড হইলে লাভ কি আচ্ছা এই লাভ কিটা আমি আপনাদের দেখাচ্ছি আপনাদের দেখাচ্ছি আমার এই চ্যানেলের মধ্যে গেলাম আপনি দেখেন এই চ্যানেলের মধ্যে যাওয়ার পরে আমাকে এই জায়গার মধ্যে একটা ভিডিও দেখাচ্ছে এই যে দেখেন একটা ভিডিও দেখাচ্ছে প্রথমে একটা ভিডিও দেখাচ্ছে এই ভিডিওটা এই ভিডিওটা যদি আপনি এখানে সেট করে দেওয়ার কারণে এই ভিডিওটা এই জায়গার মধ্যে দেখাইবে ঠিক আছে তাহলে কি এই অপশনটা বুঝতে পারছেন আপনারা মাঝে মধ্যে কথা বললেন আমার ক্লাসে আবার আমি মাঝে মধ্যে কথা বলাই আপনাদের সাথে প্রশ্ন টশ্ন করি আপনারা কি বুঝতেছেন হ্যাঁ জি ভাই বুঝতে পারছি আচ্ছা ধন্যবাদ আমি যদি আপনাদের প্রশ্ন করি তাহলে উত্তর দিয়েন জি ভাই ওকে <clears throat> আমাদের দুই নাম্বার অপশন দুই নাম্বার ভাই এটা একটু আবার একটু দেখান আচ্ছা এটা আবার দেখাই দিলে এখান থেকে ডিলিট করতে হইব ডিলিট আচ্ছা, দিয়ে দিলাম দেখেন <clears throat> এই যে অপশন আছে দুইটা অপশন এই দুইটা অপশন আপনার চ্যানেল কাস্টমাইজ করতে গেলেই প্রথমেই আপনি ঢুকার পরেই কাস্টমাইজে ঢুকার পরে আপনার এই দুইটা অপশন আসবে কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত অন্তত পক্ষে একটি ভিডিও চ্যানেলে না দিবেন আপলোড করবেন ততক্ষণ পর্যন্ত এই দুইটা অপশন আপনি কাজ করতে পারবেন না এখন আপনি প্রথমে এই অপশনটাতে কাজ করলে এই অপশনটা একটা ভিডিও অ্যাড করা এখানে ভিডিও অ্যাড করলে আপনার লাভ কি লাভটা হচ্ছে আমি দেখাই এই যে এই যে আমার চ্যানেলে গেলাম যে আমার চ্যানেলে আসলাম আমার চ্যানেলে আসার পরে এই যে একটা প্রথমেই একটা ভিডিও দেখতে পাচ্ছেন একদম একদম এই জায়গার মধ্যে একটা ভিডিও দেখতে পাচ্ছেন এই ভিডিওটা এই যে ভিডিও এই ভিডিওটা আপনি আমার ওই জায়গাতে অ্যাড করা আছে ওই যে অপশনটা আপনাদের দেখাইছি এই অপশনটা তাহার কারণে এই ভিডিওটা এইভাবে দেখাচ্ছে অর্থাৎ কেউ যদি আপনার চ্যানেলে ঢুকে সে মোবাইল দিয়ে ঢুকুক আর ল্যাপটপ দিয়ে ঢুকুক কম্পিউটার দিয়ে ঢুকুক যে কোনো অপশন দিয়ে ঢুকুক সে যদি আপনার সরাসরি আপনার চ্যানেলে ঢুকে তাহলে আপনার চ্যানেলে ঢুকলে সে আপনার প্রথমে এই ভিডিওটা তার চোখে পড়বে অন্য ভিডিওর লিঙ্ক ছাড়া সরাসরি যদি এইভাবে একটা ভিডিও থেকে লিঙ্ক দিয়ে সে ঢুকে তাহলে সে ওই ভিডিওতে যাবে কিন্তু যদি সে নাম দিয়ে এভাবে যদি সে একজন নাম দেয় ফ্রিল্যান্সার জয়নাল এভাবে যদি সার্চ দিয়ে যদি কেউ চ্যানেলে ঢুকে তাহলে সে এই ভিডিওটাই দেখতে পারবে ঠিক আছে এখন এই যে ক্লিক করলাম নামের উপরে নামের উপরে ক্লিক করলেই ওই চ্যানেলেই ঢুকলাম ঢুকে ওই ভিডিওটাই ভাইম ঠিক আছে ওকে ক্লিয়ার ভাই কে জানি বলছিলেন ভাই ক্লিয়ার কথা বলতেছেন না আচ্ছা ওকে তাইলে অ্যাডে ক্লিক করলাম অ্যাডে ক্লিক করার পরে অ্যাডে ক্লিক করার পরে আমার এই ভিডিওটা আছে একটাই ভিডিও আছে সেই ভিডিওটা আমি সিলেক্ট করলাম অটোমেটিক্যালি এটা অ্যাড হয়ে যাবে তারপর হচ্ছে feature video for returning subscriber পানির হচ্ছে মানুষের কাছে সাবস্ক্রাইবারের জন্য কিছু ভিডিও আপনার সামনে যাইব সেরকম একটা ভিডিও দেওয়ার জন্য দেখুন this video won't be shown again to at the top of your page of subscriber who have আচ্ছা এই অপশনটা হচ্ছে আপনার এই ভিডিওটা ওয়াচ ইট ওকে অ্যাড দিলাম আবার সেম ভিডিও আপনি দিয়ে দিলেন ওকে তারপরে আসেন এখান থেকে পাবলিশ দিয়ে দিলাম পাবলিশ দিয়ে দিলে দুটো আমার এই জায়গায় হ্যাঁ, একটা কোশ্চেন করব শিওর শিওর আমি আমার ক্লাসে ক্লাসের মধ্যখানে ভাইয়া তাহলে ফার্স্ট কাজ হচ্ছে চ্যানেল ক্রিয়েট চ্যানেল হ্যাঁ তাহলে ফার্স্ট কাজ হচ্ছে চ্যানেল ক্রিয়েট করার পরে আমাদের সবার আগে ভিডিও আপলোড করতে হবে তাই তো না না না না প্রথম কাজ হচ্ছে আপনি আপনার চ্যানেলটাকে কাস্টমাইজ করা এই অপশনটা আপনারা দেখতে পারবেন মানে এই অপশনটা এখন দেখিয়ে দিচ্ছি বাট একটা ভিডিও দেওয়ার পরে এই কাজটা করবেন আপনারা জাস্ট এই লেআউট অপশনটা বুঝতে পারছেন এই লেআউট অপশনটার কাজ হচ্ছে আপনারা চ্যানেল ক্রিয়েট করার পর একটা ভিডিও আপলোড করবেন তারপরে করবেন কিন্তু তার আগে আপনি ব্র্যান্ডিং ট্যান্ডিং অন্য কিছু করে ফেলবেন কথাটা বুঝতে পারছেন আপনারা একটা একটা বিষয়ে ক্লিয়ারলি মনে রাখবেন যে ক্লাসটা নিচ্ছি এটা জাস্ট হলো চ্যানেলের ট্রেলার হিসেবে ব্যবহার হবে তাই না হ্যাঁ, রাইট আচ্ছা যাই হোক আপনাদের এখানে মেক শেয়ার করে দেই আমি আপনারা আমার ক্লাস চলাকালীন যতটুকু ক্লাস হয়েছে ততটুকুর ভিতর থেকে আপনারা প্রশ্ন করতে পারবেন আমার কাছে কোনো সমস্যা নাই ক্লাসের মধ্যখানেই প্রশ্ন করতে পারবেন যেহেতু আমি ওই স্কুলেই ক্লাস নেই তো স্কুলে তো স্টুডেন্টরা একটা বিষয় পড়াচ্ছি সাথে সাথে ক্লাস প্রশ্ন করে আমার অভ্যস্ততা আছে কথা বুঝতে পারছেন এখানে আপনারা টেনশন করে না প্রশ্ন টাস করে করে ফেলবেন আর প্রশ্ন করলে আপনাদেরই লাভ হবে আপনারা বিষয়টা ক্লিয়ারলি জানতে পারবেন একটা বিষয় হচ্ছে কি আমি হয়তো বা মনে নাই এটা ধারাবাহিকভাবে আমার কাছে আসছে না বা আমি সেরে গেছি একটা শব্দ দুইটা শব্দ আপনারা প্রশ্ন করলেন প্রশ্ন করার পরে আপনি দিয়ে দিলেন আচ্ছা আমরা এখন অ্যাকশন এড করি পপুলার ভিডিও এইটাই হচ্ছে আমার পপুলার ভিডিও আমি একটা আমার জন্য আমার সবচেয়ে পপুলার ভিডিওটা আমি অ্যাকশন হিসাবে অ্যাড করলাম এটাই আমার তো একটাই ভিডিও যদি একাধিক ভিডিও থাকতো তাহলে আমি অন্য ভিডিও পপুলার হিসাবে আমি দিয়ে দিলাম তারপরে সাবমিট আসুন এখন আমরা ব্র্যান্ডিং করি এই অপশনগুলো আপনারা পরে করবেন সবসময় আমি বারে বারে বলতেছি এই অপশনগুলো আপনারা পরে করবেন আমি আগে দেখিয়ে দিছি একটু উল্টা করে ফেলছি এটা করার পরে আমি বলছি যে আমি আসলে উল্টা কাজ করছি কিন্তু এখন আপনাদের প্রথম কাজটাই করবেন কি ব্র্যান্ডিং আচ্ছা ব্র্যান্ডিং কি ব্র্যান্ডিং হচ্ছে আপনি যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটাকে একটা ব্র্যান্ড হিসাবে রূপ দেয়া আমরা সবাই জানি ব্র্যান্ড মানে হচ্ছে কি পরিচিতি ব্র্যান্ড মানে হচ্ছে কি পরিচিতি আপনার চ্যানেলটাকে কিভাবে পরিচয় করতে চান সেভাবে আপনার চ্যানেলে একটা পিকচার দিবেন সেটা যদি আপনি আপনার ব্যক্তিগত পিকচার দিতে চান তাহলে ব্যক্তিগত পিকচার দিবেন আমি একজন একটা পিকচার দিছি সম্ভবত দুই হাজার আটের না নয়ের ছবি আল্লাহ জানে না দুই হাজার বারোর ছবি এটা তো এরকম একটা পিকচার দিবেন এখানে আপনারা যদি আপনাদের চ্যানেলের কোনো লগো হিসাবে দিতে চান তাহলে লগো দিবেন আর যদি কোনো ব্যক্তিগত ছবি দেন তাহলে তো ব্যক্তিগত ছবি দিবেন আচ্ছা আসেন ব্যানার এখানে আপনি ব্যানার অ্যাড করবেন ব্যানার অ্যাড করার জন্য আপনাকে কি করতে হইব আপনারা যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ জানেন কো ওয়েলকাম আপনারা গ্রাফিক্স ডিজাইনের দিয়ে কাজ করবেন আর আপনারা যারা গ্রাফিক্স ডিজাইন দিয়ে গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে জানেন না সে তাহলে আপনারা ক্যানভা নামক একটা অপশন আছে যেটা আমাদের মাধ্যমে কাজ করবেন ক্যানভাটা আপনারা সবাই সাইন আপ করবেন সাইন আপ করে ক্যানভা থেকে ফ্রিতে কাজ করতে পারবেন আবার একটা বিষয় আমি বলে দিই আপনাদের এখানে গ্রাফিক ডিজাইনার হিসাবে কামরুজ্জামান ভাই আছেন আপনাদের কোনো কাজ লাগলে ওনার কাছ থেকে হেল্প নিতে পারেন ওকে <coughs> কামরুজ্জামান ভাই আবার অনেক সুন্দর গ্রাফিক্স ডিজাইনের পোস্ট টুস্ট করে আমাকে কইরা দিছে ভাইয়া প্র্যাকটিস করার জন্য ওই আগের ভিডিওগুলো কোথায় পাবো ভাইয়া আমার চ্যানেলেই পাবেন আপনার ইউটিউব চ্যানেলের নামটা আপনারা লিংক ভিডিও লিংক পাবেন সেই ভিডিওতেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা চ্যানেল আচ্ছা স্যার আমি চ্যানেল দিয়ে দিব রে ওকে হ্যাঁ হ্যাঁ ওকে ভিডিও লিংক পেয়ে যাবেন দিয়ে দেন ওকে এখান থেকে আমরা তার আগে একটা কাজ করব কি এখান থেকে আমরা নতুন আরেকটা ট্যাব নিব ট্যাব নিয়ে এখান থেকে গুগলে সার্চ দিব YouTube banner size YouTube channel banner size okay YouTube channel banner size নামে আমরা সার্চ দিলাম ইউটিউব বানানটা ভুলিয়েছিলেন আচ্ছা ইউটিউব চ্যানেল ব্যানার সাইজ দেখেন ইউটিউব চ্যানেল ব্যানার সাইজটা হচ্ছে বারোশো পঁচিশশো ষাট ইন্টু আচ্ছা আপনারা যারা গ্রাফিক্স ডিজাইন দিয়ে কাজ করবেন ফটোশপ দিয়ে হোক আর ইলাস্ট্রেটর দিয়ে কাজ করবেন তারা আপনারা পঁচিশশো ষাট ইন্টু বারোশো চল্লিশ পিক্সেল দিয়ে কাজ করবেন এখানে আবার ক্যানভাতে একটা কাজ করতে পারবেন কি এখানে আপনার কাস্টমাইজ দিয়েও আপনি করতে পারেন এখানে সরি আমি ভুল করে বলছি <coughs> ভুল না সরি একটু অ্যাডভান্স আমার কথা থেকে কাজের অ্যাডভান্স দিছি আপনারা কি করবেন ক্রিয়েটিভ ডিজাইনে ক্লিক করবেন ক্রিয়েটিভ ডিজাইনে ক্লিক করার পরে কাস্টমাইজ এই যে নিচে দেওয়া আছে দেখেন আপনারা কাস্টমাইজ একটা অপশন দেওয়া আছে এই যে এই কাস্টমাইজে ক্লিক করলাম কাস্টমাইজে ক্লিক করলে আমি কি করব ওই যে অপশনটা দিছে কই জানি দেখছিলাম এখানে পঁচিশশো ষাট ইন্টু চোদ্দোশো চল্লিশ এখানে আমরা লিখলাম পঁচিশশো ষাট আর চোদ্দোশো চল্লিশ ওকে তারপরে আমরা এই যে ক্রিয়েট ডিজাইন আছে না এখানে ক্রিয়েট ডিজাইন আছে ক্রিয়েট ডিজাইন আছে এই ক্রিয়েট ডিজাইনে আমরা ক্লিক করলে আমাদের একটা অপশন চলে আসবে আচ্ছা এই একটা ওয়ে আরেকটা একদম ইজি ওয়ে হচ্ছে এগুলা কিচ্ছুর প্রয়োজন নাই আপনি এখান থেকে এই ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলেন ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পরে এই যে দেখেন ইউটিউব ব্যানার এখানে অটোমেটিকই আসে YouTube banner YouTube banner use search দিলে অটোমেটিকলি ইউটিউব ব্যানারের এটা আর আমাদের কাস্টমাইজ সাইজ করে দেওয়া লাগবে না যে আমরা এখান থেকে পঁচিশশো ষাট ইন্টু চোদ্দোশো চল্লিশ নিয়ে আসছি এইটার দেওয়া লাগবে না অটোমেটিকলি সে কি করবে কেনবা আমাদের সাইজটা দিয়ে দিবে ওকে আচ্ছা আবদুল্লাহ ভাই এখন আর ওই গ্রুপের দিকে তাকাইয়েন না ওকে আচ্ছা এখন একটু নেটওয়ার্কে ঝামেলা করতেছে আচ্ছা এখানে আমরা দেখি এখান থেকে আমরা একটা ব্যানার সাইজ নিলাম নিব দেখেন এই যে এখানে আমাদেরকে কিছু সাজেস্ট করতেছে এই সাজেস্ট থেকেও আমরা কিছু নিতে পারি অথবা আমরা এখান থেকে মেকও করতে পারি মেক করাটা সময় সাপেক্ষ কাজ আমি এত সময় নিচ্ছি না কারণ অলরেডি ক্লাসটা লম্বা হয়ে যাচ্ছে আর অনেক কাজ রয়েছে বাকি দেড় ঘন্টার উপরেই ক্লাস যাবে নিঃসন্দেহে তো এই জন্য আর আমি এখান থেকে একটা টেমপ্লেট নিয়ে কাজ করে ফেলতেছি আপনারা যদি ভালো ডিজাইনার হন বা ভালো ডিজাইন জানেন তাহলে আপনারা কাজটা করে ফেলবেন ওকে আচ্ছা। এখন দেখেন আমরা যারা নতুন তাদের জন্য তো মেক করাটা দেখাইলে ভালো হতো না টেমপ্লেট ইমেজ মেক করে আপনারা যে কোনো একটা চ্যানেল থেকে ক্যানভা ইউজের উপরে একটা ভিডিও দেখে নেবেন এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং অনেক লম্বা কাজ মিনিমাম বিশ মিনিট সময় লাগবে এই জন্য এখান থেকে একটা টেমপ্লেট নিয়ে নিলাম সবচেয়ে ইজি আচ্ছা টেমপ্লেটটার মধ্যে কাজ আছে আবার দেখেন এই যে আমি টেমপ্লেট নিছি এই যে টোটাল আচ্ছা, টেমপ্লেটটা হচ্ছে এই টোটাল টেমপ্লেটটা হচ্ছে কি আপনার এই পর্যন্ত হচ্ছে একটা অপশন এই পর্যন্ত হচ্ছে একটা অপশন আর এই পর্যন্ত হচ্ছে একটা অপশন কয়টা অপশন দিলাম তিনটে অপশন প্রশ্ন হচ্ছে ভাইয়া তিনটে অপশন কেন আচ্ছা তিনটে অপশন হচ্ছে প্রথম হচ্ছে ফুল পেজ আমরা জানি ইউটিউব চলে তিনটে অপশনে একটা অপশন হচ্ছে টিভি চ্যানেল দুই নম্বর অপশন হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপ বা টেপ আর তিন নম্বর অপশন হচ্ছে মোবাইল আপনার চ্যানেলটা যখন ওপেন করবো তখন আপনার যদি সে কম্পিউ যদি সে আপনার টিভিতে আপনার চ্যানেলটা ওপেন করে তাহলে সে আপনাকে এই টোটাল এই টোটাল ফ্রন্টটা দেখাইতে পারবো টিভি টিভিতে আচ্ছা যখন কম্পিউটারে অন করবে তখন আপনার এই যে টোটাল এখান থেকে এই পর্যন্ত এই টোটালটা পর্যন্ত এই পর্যন্ত আপনাকে দেখাইব আর যখন কেউ মোবাইল দিয়ে আপনার চ্যানেলটা অন করব তখন শুধু এই অংশটা দেখাইব ওই জন্য হচ্ছে আপনার তিনটা অপশন এখন আপনি কি করবেন আপনি এই ইমেজটা ক্রিয়েট করার সময় আপনি একটা জিনিস মাথায় রাখবেন সেই মাথায় রাখার সময় আপনি একটা সাইজ দিবেন এখানে আপনারা গুগলে সার্চ দিবেন YouTube channel YouTube mobile channel banners mobile banner size mobile banner size মোবাইলের বেরার সাইজ আসে নাই YouTube channel mobile display banner size আছে সরি কি হলো ও আচ্ছা এখানে দিছে না দেখি নতুন ট্যাব নিয়ে দেখি সার্চ দিয়ে দিই না এখানে আসে নাই আচ্ছা সরি এখানে তো নাই তাইলে কি করবেন আপনারা প্রথমে একবার আপলোড করবেন আপলোড করলে বিষয়টা আপনারা আপনাদের মাথার মধ্যে চলে আসবে সেটা কি করবেন এই জায়গা থেকে যে কোনো একটা ছবি নিয়ে নেবেন এটা আমি রিমুভ দিয়ে দিচ্ছি হ্যাঁ রিমুভ <coughs> দিয়ে আমি আবার আপলোড দিব এটা মনে করেন এখান থেকে একটা ছবি নিয়ে নিচ্ছি দাঁড়ান যেহেতু আমরা গুগলে পাইনি সেহেতু এখান থেকে আপলোড দিলাম আপলোড আপলোড মনে করেন এই ভিডিওটাই আমি এই ইমেজটাই আপলোড দেবো এই যে আমাকে দেখাচ্ছে সাইজ এই সাইজটা এখানে তো দেখছে না তো আমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে দেখি কে কতটুকু হয় এই যে এই থেকে এই পর্যন্ত সাইজটা নিলাম তাহলে পাঁচশো একান্ন ইন্টু একশো পঞ্চান্ন আপনারা যখন গ্রাফিক্স ডিজাইন দিয়ে কাজ করবেন তখন এই সাইজটা দিবেন পাঁচশো একান্ন ইন্টু একশো পঞ্চান্ন কিন্তু গ্রাফিক্স ডিজাইন ছাড়া যদি কাজ করেন এখান থেকে যদি আপনি ওই ক্যানভা থেকে কাজ করেন তাহলে এইটা এইভাবে বসাইতে পারবেন না মানে এইভাবে সাইজ করা যায় না কিন্তু এখান থেকে আইডিয়া করিয়া ওইভাবে আপনি যখন আমরা দেখছি মিডিলে কিভাবে দেয়া যায় ওইভাবে দিয়ে দিবেন এখন আপনার চ্যানেলটা কোন রিলেটেড সেটা আপনি বসাই দিবেন আমি ছবিটা এদিকে একটু সরাই নিয়ে আসলাম এখান থেকে আপলোড আমার কোনো ছবি আসে কি না দেখি এখানে কিছুদিন আগে আপডেট দিছি তো হ্যাঁ আছে edit image background remove background remove হইল না আচ্ছা দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে অটোমেটিকলি আচ্ছা আমি মোটামুটি আইডিয়া করে বসাই দিলাম যে এই পর্যন্তই আমার চ্যানেলে একটা বসবে এটা আমি কাটটা দিলাম আপনারা এখান থেকে আপনাদের চ্যানেল কিভাবে দিবেন কোন রিলেটেড দিবেন সেই বিষয়গুলা আপনারা কি লেখা দিবেন সেগুলো আপনারা লিখবেন ঠিক আছে এখান থেকে তো আপনি মিউজিক রিলেটেড চ্যানেল করছেন তাহলে মিউজিক দিবেন তারপরে আপনি মনে করেন করছেন বা আপনি মনে করেন ট্রাভেলিং রিলেটেড চ্যানেল করছেন তাহলে এখানে ট্রাভেলিং দিবেন হ্যাঁ আপনি মনে করেন অন্য যেভাবে হয়তো আপনি রান্নাবান্নার বিষয়ক চ্যানেল ক্রিয়েট করছেন তাহলে আপনি রান্নাবান্না দিবেন এদিকে একটু সরাই নিয়ে আসি রান্নাবান্না বিষয়ক চ্যানেল দিবেন অর্থাৎ এখানে আপনারা এই জায়গাটা আপনার চ্যানেল কোন রিলেটেড সেই রিলেটেড আপনি দিবেন যেমন দেখেন আমি আপনার আমার মূল চ্যানেলটা যদি দেখাই আপনি বিষয়টা বুঝতে পারবেন দেন আমার চ্যানেলটা কি ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স অর্থাৎ ডিজিটাল মার্কেটিং সম্পর্কে develop your skill into world class তো এখানে এইভাবে আপনিও আপনার ডেসক্রিপশনটা দিবেন আপনি কিভাবে দেখাইতে চাচ্ছেন কি কোনভাবে উপস্থাপন করতে চাচ্ছেন সেটা আপনার রুচি ঠিক আছে আমি শুধু আপনাকে কিভাবে সেট করতে হয় সেই অপশনগুলোই দেখাচ্ছি কিন্তু আপনার মাইন্ডের রুচিটা আপনার কাছে তারপরে আমি এই শেষ আমার মনে করেন ইমেজ তৈরি করা আমি এখান থেকে শেয়ারে ক্লিক করলাম শেয়ারে ক্লিক করার পরে আমি কি করব এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে আমি ইমেজ পিএনজি না আমি জেপিজি করব। কারণ আমার এই ইমেজটা এসিও করতে হইব তারপরে ডাউনলোড <coughs> মনে রাখবেন ইমেজটা অবশ্যই জেপিজিতে ডাউনলোড করতে হবে আচ্ছা ওকে এখন আমি ইমেজটা এসিও করব। ইমেজটা এসিও করব কি কিভাবে আমার এই ইমেজটা আমি ওপেন করব ডাউনলোড এইটা হচ্ছে আমার ইমেজ এই ইমেজটা আমি এসিও করব কপি পেস্ট ওকে <clears throat> আচ্ছা এখানে আপনারা আমাকে একটু শেয়ার করেন তো এখানে আপনারা কে কে ইমেজ এসিও e করতে পারেন জি আমি পারি ওকে গুড ভাই আমিও পারি আমিও পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা যারা পারেন অগ্রিম আপনাদের ধন্যবাদ আর যারা পারেন না একটু খেয়াল করে দেখেন আচ্ছা আমি ইমেজটাতে আমার মাউসের রাইট বাটনে ক্লিক করলাম রাইট বাটনে ক্লিক করে আমি রিনেমে প্রথমে দিব রিনেমে দিব এই জন্য আমার এখানে আমি একটা নাম দিব নামটা কি ইউটিউব ব্যানার একটা নাম দিলাম ওকে নাম হয়ে গেছে আবার রাইট বাটনে ক্লিক করলাম রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজ নিচে একদম নিচে দেখবেন প্রপার্টিজ নামক একটা শব্দ আছে প্রপার্টিজে ক্লিক করলাম প্রপার্টিজে ক্লিক করার পরে এখানে দেখেন উপরে আমার একটা ইন্টারফেস আসছে সেই ইন্টারফেসের চারটা অপশন আছে একটা হচ্ছে জেনারেল আর একটা হচ্ছে সিকিউরিটি ডিটেলস প্রিভিয়াস পার্সন আমি এখানে ডিটেলসে ক্লিক করলাম আচ্ছা ডিটেলসে ক্লিক করার পরে আমি টাইটেল টাইটেল মানে আমার নামটা দিব ইউটিউব ব্যানার ইউটিউব ব্যানার আমি সাবজেক্ট দিব সাবজেক্ট দিব আমার ইউটিউব চ্যানেলের নামটা দিব আচ্ছা আমার ইউটিউবে এই চ্যানেলের নাম হচ্ছে জয়নাল আবেদিন ওকে রেটিং হচ্ছে ফাইভ স্টার এই ফাইভ স্টার রেটিং দিলাম এখানে টেক দিব আমি টেক কি আচ্ছা এখানে আপনারা কিছু আমাকে শেয়ার করেন এখানে টেক কে কে বুঝেন যে টেক বুঝি আমি tag actually one kind of কিওয়ার্ডই হ্যাঁ তো যে ভিডিওটা আমরা আপলোড করবো বা যে চ্যানেলের নামটা থাকবে সেই অনুপাতে আমরা কিওয়ার্ড বা ট্যাগ করে ওই অনুপাতে দিয়ে থ্যাংক ইউ হৃদয় ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ট্যাগ হচ্ছে one kind of keyword keyword মানে হচ্ছে আমরা যে সার্চ করি যেমন মনে করেন ওই জায়গার মধ্যে আমি একটা ভিডিও না একটা সার্চ করলাম এই সার্চ বারে আমি সার্চ করি ডিজিটাল মার্কেটিং এই যে ডিজিটাল মার্কেটিং লিখলাম এই টোটালটাই একটা টেক বা <coughs> এই টোটালটাই হচ্ছে একটা কিওয়ার্ড এটাকে কিওয়ার্ড বলে কেউ কেউ ট্যাগ বলে কেউ কেউ হ্যাস আবার হ্যাশট্যাগও বলা হয় অনেক সময় এটারে তো সাধারণত এগুলা ট্যাগ অথবা কিওয়ার্ড নামেই বেশি পরিচিত তো এটা হচ্ছে এই টোটালটাই হচ্ছে আমার একটা কিওয়ার্ড কিওয়ার্ড মানে হচ্ছে সেই শব্দ সেই শব্দ যে শব্দ দিয়ে আমি একটা জিনিস সার্চ করি খুঁজি এখন গুগলে খুঁজি ইউটিউবে খুঁজি ফেসবুকে খুঁজি যেখানেই খুঁজি না কেন আমার টোটালটাই কি একটা কিওয়ার্ড হিসাবে পরিচিত হবে ওকে আমি কি করব এখন কিওয়ার্ড দিব কিওয়ার্ড কি দিব আপনি কোন রিলেটেড চ্যানেল তৈরি করবেন সেই রিলেটেড কিওয়ার্ড তৈরি করবেন এখন আপনি কিওয়ার্ড কোথায় পাবেন কিওয়ার্ড কোথায় পাবেন কিওয়ার্ড পাওয়ার জন্য আপনার জন্য একটা অপশন আছে এখন আপনি জানেন আমি হয়তো এখন থেকে মুখস্থ করে পঞ্চাশটা কিওয়ার্ড বসাই দিতে পারি যে কোনো একটা রিলেটেড আপনি যে রিলেটেডই ভিডিওর চ্যানেলের কথা বলেন না কেন আমি ইনশাল্লাহ তিরিশটা বসাইতে পারবো কিন্তু এভাবে বসাইলে তো চলবে না আমাকে কি করতে হবে আপনারা কিভাবে নতুন শুরু করতে চাচ্ছেন কিন্তু আপনি কিভাবে খুঁজে পাবেন টেক সেই বিষয়টা তো আমাকে দেখাই দিতে হবে তাহলে আমরা এই জায়গা থেকে সার্চ করব ইউটিউব হ্যাশট্যাগ জেনারেটর এই যে ইউটিউব হ্যাশট্যাগ জেনারেটর নামক অপশন আছে সেই ইউটিউব হ্যাশট্যাগ জেনারেটর অপশনে ক্লিক করে আমরা সার্চ দিব এখানে প্রথম তিনটা টুলস আছে সেই তিনটা টুলসকে আমরা রাইট বাটনে ক্লিক করিয়া আমাদের চপবারে ওপেন করব আলাদা আলাদা ট্যাবে ওপেন করব দেখেন এখানে আসলে আপনার আপনার হয়তো প্রথম দিকে আসার পরে আপনি এখানে সাইন আপ করণ লাগবে এখানে দেখাবে সাইন আপ অপশন আপনি আপনার ইমেল দিবেন অথবা উইথ ইমেল দিয়ে দিলেই অটোমেটিকলি সাইন আপ হয়ে যাবে এখানে সাইন আপ করা কোনো জটিল কাজ না ঠিক আছে এখন আমি সাইন আপ করে দেখাইতে পারতেছি না আচ্ছা দেখি না দেখানো সম্ভব নাই মুহূর্তে আর দেখেন আপনি যদি শুধু ইউনাইটেড স্টেটের হ্যাশট্যাগ চান এখান থেকে ইউনাইটেড স্টেটের হ্যাশট্যাগ নিতে পারেন আপনি শুধু বাংলাদেশ যদি চান তাহলে এখানে বাংলাদেশের হ্যাশট্যাগ নিতে পারেন যেহেতু আমরা বাংলাদেশ রিলেটেড কাজ করব এবং বাংলা ভাষায় চ্যানেল করব সেহেতু আমরা বাংলাদেশের নিব এখন আপনি মনে করেন আপনাকে একজন মানুষ বলল যেমন সে হচ্ছে ইউনাইটেড স্টেটের মানুষ অথবা ইউকের মানুষ সে বললো আমার চ্যানেলটা কাস্টমাইজ করে দিন তখন আপনি তার দেশের যে দেশের মানুষের চ্যানেল আপনি কাস্টমাইজ করবেন তার দেশের হ্যাশট্যাগুলো এভাবে দেশ সিলেক্ট করে হ্যাশট্যাগ নেবেন এখন আপনি মনে করেন কি নিচ্ছেন ফ্রিল্যান্সিং এর বিষয় আমি মনে করেন ফ্রিল্যান্সিং বিষয়ের উপরে আমি হ্যাশট্যাগ নিব অর্থাৎ আমার ট্যাগের প্রয়োজন আমি এখানে সার্চ দিলাম ফ্রিল্যান্সিং লেখা সার্চ বারে সার্চ দিলাম আচ্ছা তারপরে ওইটা সার্চে হচ্ছে দেখি আমাদের সার্চের রেজাল্ট কী আসে এই যে আসছে দেখেন এখান থেকে ওই টেকগুলো আমরা কি করব কপি করব এটা কপি করলাম আচ্ছা কপি দেই কন্ট্রোল সি তারপরে এখানে না আমরা এই জায়গায় পেস্ট দিয়া এন্টার দিই প্রত্যেকটা টেক লেখার পরে এন্টার দেওয়া লাগবে এবং টেকগুলো এইভাবে কপি করে একটা একটা করে নিয়ে আসতে হবে একসাথে নিয়ে আসলে চলবে না দুই নাম্বারটা তিন নম্বর এভাবে আমরা টেকগুলা নিয়ে আসবো কয়টা ট্যাগ দিব এখানে কয়টা ট্যাগ আনলিমিটেড কতটা ট্যাগ দিব আনলিমিটেড আচ্ছা ওকে আমরা ট্যাগ দিলাম আনলিমিটেড ট্যাগ দিব আপনি বেশ করে কয়েকটা দিয়েন আমি এখান থেকে কিভাবে আপনারা ট্যাগ আপন করবেন আচ্ছা বাদ বাকিগুলো আমি একটু দেখাই দিই এটাতে আপনি কি করবেন এই যে আছে না এই জায়গার মধ্যেও লিখবেন ফ্রিলান্সিং আমি ফ্রিলান্সিং দিচ্ছি বলে আপনারাও যে ফ্রিলান্সিং দিবেন এরকম কিছু না ওকে এন্টার দিলাম অথবা জেনারেট হ্যাশট্যাগে ক্লিক করব স্যার ক্লাস তো কি রেকর্ড হচ্ছে নাকি জি জি তো দেখলেন না এখন ওপেন করলাম 46 মিনিট রেকর্ড হচ্ছে আচ্ছা, এখানে হ্যাশট্যাগ দিল না কেন আচ্ছা এটাতে আমার সাইন আপ করা না ঠিক আছে আচ্ছা যাক এখানে দিচ্ছে না সব টুলে দিবে যেরকম কিছু না এই টুলেই দেখি ভাই এখানে যে আপনি হ্যাশট্যাগ দিচ্ছেন হ্যাঁ। তো সো যাদের কোনো চ্যানেল আছে তারা ইচ্ছা করে তো নতুন ব্যানার করে করে নিয়ে ব্যানার চেঞ্জ করে নিতে পারে অবশ্যই অবশ্যই কেন নয় সমস্যা আসে না কেন অনেক সময় নেটওয়ার্ক স্লো থাকলেও হ্যাশট্যাগুলো আসে না this check is taking longer than expect আসবে এখন আসছে আচ্ছা এখান থেকে দেখেন আপনি এইটা নিলাম এইটা পেস দিলাম আপনারা কপি করে নিলে অনেক সময় জামেলা হবে কি আপনার ইমেজটা র্যাঙ্ক করতে একটু জামেলা হয় আচ্ছা আপনারা কীভাবে নেবেন এগুলো দেখিয়ে দিলাম এখান থেকে কপি করলেন এই যে কপি কপি হয়ে গেছে ওকে তারপরে এখান থেকে আর নিয়ে এখানে পেস্ট করে দিলাম এন্টার ওকে আচ্ছা তারপরে হচ্ছে এটা তো ডাইরেক্ট ট্যাগ আসলো হ্যাশট্যাগ তো আসলো না হ্যাশট্যাগ লাগবে না হ্যাশট্যাগ বাধ্যতামূলক না এখানে হ্যাশট্যাগও ইউজ করতে পারেন হ্যাশট্যাগ আচ্ছা, ছাড়া এমনি ট্যাগ আসতে সেই জিনিসটাই বুঝলাম হ্যাঁ হ্যাশ হ্যাশ সহ ট্যাগও দিতে পারেন হ্যাশ ছাড়াও ট্যাগ দিতে পারেন দুটোটা দিবেন সমস্যা কি আচ্ছা ওকে কমেন্ট কমেন্ট কি লিখবেন আপনি চ্যানেল রিলেটেড আপনি একটা ডেসক্রিপশন লিখবেন hi this is a freelancing এভাবে আপনি আপনার চ্যানেল রিলেটেড অনেক লম্বা করে একটা ডেসক্রিপশন লিখবেন মোটামুটি চেষ্টা করবেন যে ডেসক্রিপশনটা আপনার চ্যানেলে দিবেন সেই ডেসক্রিপশনটা এখানে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তারপরে অথর দিবেন কাকে শুধু ইউটিউবকে দিবেন শুধু ইউটিউবকে দিবেন যেহেতু আপনার এটা ইউটিউবের জন্য তারপরে কি করবেন আপনি অ্যাপ্লাই দিবেন তারপরে ওকে দিয়ে দিবেন আপনার চ্যানেল আপনার ইমেজটা এসি হয়ে গেছে এখন আসেন এই জায়গাতে আপলোড এখন আমরা ইমেজটা কি করব আপলোড করব। এই জায়গাতে এই যে আপলোড নামক শব্দ আছে সেই আপলোড নামক শব্দতে আমরা আপলোড করব দিলাম আপলোড আমার এটা ডেস্কটপে আছে এই যে ইমেজ এটা আমি ওপেন দিয়ে দিলাম আমার এটা আপলোড হয়ে গেছে <clears throat> আচ্ছা দেখেন আমার এখানে কিছু বেশ কম আছে এই বেশ কমগুলো আপনারা আপলোড করার সময়ই যে দেখান আপনাকে ফুল আপনার এই ফুল ব্যানারটা আপনাকে টিভিতে দেখাবে তারপরে এই থেকে এই পর্যন্ত এই অপশনটা আপনাকে দেখাইব কম্পিউটারও আর শুধু এই অপশনটা যখন মানুষ মোবাইল দিয়ে ওপেন করবে তখন দেখাইব তা আপনি ভিউটা নেওয়ার সময় এই রকম চিন্তা করবেন যে মানুষ যখন মোবাইল দিয়ে যখন ওপেন করে তো সেই ভিউটাও যেন আপনার চোখের সামনে আসে টোটাল চ্যানেলের ভিউটা আসে কারণ আমাদের দেশের বেশিরভাগ মানুষ মোবাইল দিয়েই ইউটিউবিং ইউটিউবটা দেখে বেশি বুঝতে পারছেন আচ্ছা একটা মিনিট পুরো ব্যানারটা তো আসলো না মনে হচ্ছে একটা সাপোর্টের আনসার দেওয়া লাগছে আর ওকে এখন দেখেন আপনারা কি করবেন এখানে পুল ব্যানারটা দেখাইব না কথা বুঝতে পারছেন এই জায়গাতে ফুল ব্যানারটা দেখাইবো না এখানে দেখাইবো ওইটুকু অপশন অর্থাৎ কম্পিউটারে যেহেতু আমরা কম্পিউটার দিয়ে এখন আপলোড করতেছি কম্পিউটারে যে অপশনটা দেখায় সেই অপশনটা এখানে দেখাচ্ছে আর পাশে দেখাচ্ছে মোবাইল অপশনটা ঠিক আছে তারপরে এখান থেকে আমরা পাবলিশ দিয়ে দিলাম ওকে তারপরে আসেন নিচের দিকে স্কল করে যায় এখানে দেখেন একটা অপশন আছে এই যে এই জায়গাটা আমি আচ্ছা রিমুভ করে দেখে আমি আপনাদের এটা কি এটা হচ্ছে একটা ইমেজ সেট করা যে ইমেজটা জেপিজি হবে একশো পঞ্চাশ ইন্টু একশো পঞ্চাশ is recommended us use a PNG জি আচ্ছা জেপিজি যাই হোক এখানে একটা ইউজ <coughs> একটা আমরা এটা ছবি ইউজ করব ভিডিও ওয়াটারমার্ক আচ্ছা ভিডিও ওয়াটারমার্কটা কি এটা আগে আমরা বুঝি ভিডিও আটারমার্কটা হচ্ছে আমি যদি চ্যানেলে যাই চ্যানেলে যাওয়ার পরে এই যে দেখেন এই যে চ্যানেলটাতে এই যে এই জায়গার মধ্যে আমার ছবিটা দেখা যাচ্ছে এই নাচটা এই কোনাতে এ কোনাতে ছবিটা দেখা যাচ্ছে আচ্ছা এই ছবির উপরে যদি ক্লিক করি তাহলে এই ছবির উপরে ক্লিক করলে কি দেখা যাচ্ছে আমার নাম আসতেছে তার সাথে এখানে সাবস্ক্রাইব আসতেছে অর্থাৎ অর্থাৎ বলা হচ্ছে যে চ্যানেলটা <coughs> সাবস্ক্রাইব করার জন্য ঠিক আছে এটা হচ্ছে কি ভিডিও আটার মার্ক আচ্ছা এখন আপনি ভিডিও আটারমার্ক কি দিবেন এখানে ভিডিও আটারমার্কটা দিয়ে দিয়ে ছোট্ট করে আমার এই ছবিটাই দিয়ে দিলাম সমস্যা নাই আপনি আপনার ছবি দিতে পারেন বা যা ইচ্ছা তা দিতে পারেন কোনো সমস্যা নাই বিষয়টা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করে ওকে ভিডিও আটারমার্কটা এটাই আমি দিয়ে দিলাম সাবমিট এটা হচ্ছে ভিডিও আটারমার্ক ওকে এখন আমি দিয়ে দেবো পাবলিশ ও সরি এখানে আরেকটা কাজ রয়েছে বাকি ভিডিও আটারমার্কটা এখানে তিনটে অপশন আছে ভিডিও আটারমার্কে একটা অপশন আছে এন্ড অফ ভিডিও ভিডিওর শেষে দিতে চান নাকি কাস্টমাইজ স্টার্ট টাইম অর্থাৎ আপনি কি টাইমটা সেট করে দিতে চান এখান থেকে যদি সেট করে দেন যে অর্থাৎ পঞ্চাশ সেকেন্ড অথবা এক মিনিট ফার্স্ট সেকেন্ড ইত্যাদি আপনি দিতে পারেন অথবা এখানে আরেকটা অপশন আছে আপনার একটা অপশন আছে এন্টার ভিডিও অর্থাৎ ভিডিও শুরুতে দিতে চান এন্টার ভিডিও আমি এন্টার ভিডিও শুরুতেই দিয়ে দিলাম সমস্যা কি অথবা আপনি কাস্টমাইজ টাইম সেট করে দিলাম অর্থাৎ আমার ফোন পঞ্চাশ সেকেন্ড পরে অর্থাৎ ভিডিও শুরু হওয়ার পঞ্চাশ সেকেন্ড পরে আমার এটা শো করবে এটা হচ্ছে আপনার উপরে নির্ভরশীল করে এটা আপনি কখন দিবেন এটা আপনার আপনি আপনার চিন্তা করে দিয়ে দিবেন তারপরে পাবলিশ দিয়ে দিলাম ওকে আমাদের ব্র্যান্ডিং অপশনটা শেষ হয়ে গেছে ব্র্যান্ডিং অপশন শেষ হওয়ার পরে আমরা এলাম বেসিক ইনফোতে বেসিক ইনফোতে আসার পরে আমরা বেসিক ইনফোতে দিব চ্যানেলের নাম আপনি কি ধরনের চ্যানেল ক্রিয়েট করবেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত সম্পূর্ণ পার্সোনাল আপনি যে রিলেটেডই দেন সেই রিলেটেড নামটা এখানে সেট করে বসাই দিবেন কারণ দেখেন আমি দিচ্ছি এটা ট্রাভেলিং না এখন আমি দিয়ে দিলাম ফ্রিলান্সিং এটা দিয়ে দিলাম আমার ফ্রিলান্সিং ফ্রিলান্সিং চ্যানেল ঠিক আছে ফ্রিলান্সিং ট্রেনিং চ্যানেল এত নাম্বার নামি ভালো যাক আচ্ছা দুই নম্বর অপশন হচ্ছে এখানে আপনার হেডলাইন এটা আপনি চেঞ্জ করতে পারেন অর্থাৎ এটাকে ইউজার নেমে অনেক সময় বলা যায় যে মনে হয় এটা আপনার চ্যানেলের ইউজার নেম ওকে তারপর হচ্ছে এটা আপনি চেঞ্জও করে কাস্টমাইজ করে দিতে পারেন কোনো সমস্যা নেই অথবা যা যা ইচ্ছা যেটা আছে ওইটাই রাখতে পারেন তারপরে আসেন ডেসক্রিপশন আপনার চ্যানেলে এক হাজারটা ক্যারেক্টারের মাধ্যমে একটা ডেসক্রিপশন লিখবেন আর ডেসক্রিপশনটা সেটা আপনি আপনার মতো করে লিখবেন কিভাবে লিখবেন বাংলায় লিখতে পারেন ইংলিশেও দিতে পারেন আচ্ছা ঠিক আছে আমি এটা বাংলা দিই ফিউডোরা নেদারল্যান্ড জানাচ্ছি আমার চ্যানেলে ভিজিট করার জন্য আচ্ছা এইটা হচ্ছে ডেসক্রিপশন আরও ডেসক্রিপশন আপনি দিবেন আমি একশো তেইশটা ক্যারেক্টার লেখছি এখন যদি টোটাল ডেসক্রিপশন আমি এখান থেকে দিতে শুরু করি তাহলে আমার জন্য অনেক সময়ের দরকার ঠিক আছে আপনি শান্ত মনে চিন্তা ভাবনা কইরা আপনার চ্যানেল রিলেটেড আপনার চ্যানেলটা যে বিষয়ের উপরে দিবেন সেই বিষয়ের উপরে আপনি কি করবেন ডেসক্রিপশনটা লিখবেন অবশ্যই এক হাজারটা ক্যারেক্টারের ভিতরে অর্থাৎ এক হাজারটা অক্ষরের ভিতরে আপনার ডেসক্রিপশনটা রাখবেন এক হাজারটার বেশি আপনি লিখতে পারবেন না পাবলিশ করতে পারবেন না তারপরে আসেন অ্যাড ল্যাঙ্গুয়েজ আসেন অ্যাড ল্যাঙ্গুয়েজ এই যে দেখেন অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করলাম এখানে বাংলা অলরেডি ডিফল্টভাবে অ্যাড আছে অ্যাড আছে আমি আরেকটা এখান থেকে ইংলিশ দিয়ে দিই ইংলিশ ইউনাইটেড কিংডম তারপরে এখান থেকে আমি চ্যানেল দেই তারপরে এই ডেসক্রিপশনটা আমি যে ডেসক্রিপশনটা লিখছি সেই ডেসক্রিপশনটা ওখানে ইংলিশ আকারে দিয়ে দিব ঠিক আছে তারপরে ডান দিয়ে দিলাম আচ্ছা আরও যদি আপনি এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চান তাহলে আরও ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন সেটা আপনার ইচ্ছা এটা হচ্ছে আপনার চ্যানেলের ইউআরএল এখান থেকে আপনার চ্যানেল কাউকে দিতে চাচ্ছেন সেখান থেকে আপনি কপি দিবেন কপি দিয়া আপনি তাকে এই লিঙ্কটা পেস্ট করে দিবেন তাহলে সে আপনার চ্যানেলে ভিজিট করতে পারবে আচ্ছা তারপরে আছে লিঙ্ক লিঙ্ক হচ্ছে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনার বিভিন্ন অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টগুলা লিঙ্ক করবেন মনে করেন এটা আমি ডিলেট দিয়ে দিলাম ডিলেট দিয়ে এখানে একটা লিঙ্ক করি লিঙ্ক অ্যাড মনে করেন আমি ফেসবুকের লিঙ্কটা অ্যাড করব ওকে ফেসবুকের লিঙ্কটা আসি সি এখান থেকে ওখানে আমার লিঙ্ক অ্যাড দিয়ে দিলাম এটা হচ্ছে আর এখানে লিখলাম ফেসবুক ফেসবুক ওকে আপনি চাইলে আরও দিতে পারবেন ইনস্টাগ্রাম দিতে পারবেন এখান থেকে ইনস্টাগ্রাম দিতে পারবেন ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামের লিঙ্ক এখানে চলে আসছে এটাই হচ্ছে আমার ইনস্টাগ্রামের প্রোফাইলের লিঙ্ক এটাই আমি কপি করে দিতে পারি সমস্যা নেই ইনস্টাগ্রাম এখানে লিঙ্ক দিয়ে দিলাম এভাবে আপনি পাঁচটা লিঙ্ক এড করতে পারবেন আপনি পাঁচটা লিঙ্ক আপনার যদি আরেকটা চ্যানেল থাকে আপনি সেই চ্যানেলের লিঙ্ক অ্যাড করতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে পাঁচটা লিঙ্ক এই যে পাঁচটা লিঙ্ক আপনি অ্যাড করতে পারবেন আমি দুইটা আরও তিনটা দেওয়া যায় ওকে তারপরে এখান থেকে আচ্ছা। তারপরে হচ্ছে কন্ট্যাক্ট ইনফো কন্ট্যাক্ট ইনফো হচ্ছে আমার ইমেল মানে আপনি আমার ইমেলটা দিয়ে দিলাম আমার কিভাবে মানুষ আমার সাথে কন্ট্যাক্ট করবে তারপরে দিয়ে দিলাম পাবলিশ ওকে তাহলে আমার এই উপর কাস্টমাইজ অপশনটা গেল এখন আমার আরও আছে এরপরে আসবো আমি সেটিংসে এই যে সেটিংস আছে বাম পাশের দিকে খেয়াল রাখবো একটু বাম পাশের দিকে দেখবো আমি বাম পাশের সেটিংস একটা অপশন আছে আমি সেটিংসে ক্লিক করব আচ্ছা সেটিংসের অপশনটা আসার আগে আমি আপনাদের সাথে একটু কথা বলি আচ্ছা ক্লাস কি আপনারা কি আর কন্টিনিউ করবেন নাকি ওখানে শেষ করে দেবো এখনও কিন্তু আধা ঘন্টার উপরে আছে আধা ঘন্টার উপরেই আছে আধা ঘন্টার উপরে চল্লিশ মিনিট তো হবেই স্বাভাবিকভাবে সুয়েল ভাই কিছু বলেন স্যার আমার একটা চ্যানেল ক্রিয়েট করা আছে অলরেডি কিন্তু আমার ওইখানে কোন ক্যাটাগরিটা ওইটা বুঝতেছেন আমি কি একটু স্ক্রিনটা শেয়ার করবো আগে ক্লাসটা শেষ করি ভাই ক্লাস শেষ করার আগে আমি কি স্ক্রিনশট 11:30 বাজে আছে তো আজকের মতো শেষ করলে ভালো হয় হ্যাঁ সাড়ে এগারোটা হয়ে গেছে এই জন্য আমি আপনাদের জিজ্ঞেস করছি এখনো চল্লিশ মিনিট বা পঁয়তাল্লিশ মিনিটের সময় এখন যদি আমি আর হ্যাঁ। ক্লাস কন্টিনিউ করি তাহলে একটা বিষয় হইব কি জানেন আমি একটু ফাস্ট আগাইতে হইব মানে ধীরে ধীরে বুঝাইয়ে কাজ হইতো না দেখা যাইব যে পঞ্চাশ মিনিটের সময় আমি আধা ঘন্টা শেষ করতে হচ্ছে তাহলে কি করবে এখন আর আজকের মতো শেষ করলে ভালো হয় আচ্ছা, আজকের মতো আজকের মতো শেষ করলে ভালো হয় এবং আজকে যে ক্লাসটা নিলেন এই ভিডিওটা দিয়ে দিলে আমরা আবার একটু প্র্যাকটিস করব করে কালকে সামনের দিন যদি ক্লাস পেয়ে তাহলে আপনি যেগুলো বুঝালেন সেগুলো আমাদের ধরবেন আচ্ছা এখানে হ্যাঁ, আসেন না চলে গেছে আপনি নেক্সট ক্লাসে একটু বলবেন যে হ্যাঁ সুয়েল ভাই আছেন কিনা চলে গেছেন হ্যাঁ, অনেকে বলতেছে যে কতক্ষণ খেলা হবে আর শীতকাল তো প্রায় এগারোটা চব্বিশ বাজে গেছে এখন যদি অনেকে যেহেতু বলে যে মানে ক্লাসটা অফ করে দেওয়ার জন্য তখন সবার রিকোয়েস্ট তো বন্ধ করা উচিত মনে হয় আচ্ছা ঠিক আছে তাহলে পরের ক্লাসটা এখনো সেট আপ রয়েছে অনেক কিছু রয়েছে প্রায় পঞ্চাশ মিনিটের ক্লাস এখনো বাকি আছে হ্যাঁ। বুঝতে পারছেন তাহলে তাহলে জনাল ভাই তাহলে ওই নেক্সট হ্যাঁ, ক্লাসে করেন তাহলে যেহেতু সবাই বলতেছে তাহলে আপাতত আমরা এখানে করে দিই এক ঘন্টা মনে হয়েছে আচ্ছা এক ঘন্টার উপরে ক্লাস হয়ে গেছে অলরেডি এখন আপনাদের কাছে একটা প্রশ্ন আপনাদের হোমওয়ার্ক আচ্ছা ইয়া সোহেল ভাই এই ক্লাসটা কি আরো এক ঘন্টা আগে নিলে তো মনে হয় বেটার কারণ শীতের দিন যেহেতু 12টা পরে কেউ যেতে পারছে না তাহলে 9টায় শুরু করলে তিনটা ক্লাস শেষ করে আপনাদের ক্লাসে অ্যাটেন্ড হইছি তাইলে এখন আমার টাইম নষ্ট লাগবে না টা থেকে 11টা জি আচ্ছা এখন আপনাদের একটা বিষয় হচ্ছে জয়নাল ভাই হ্যাঁ শুনেন সুহেল ভাই বলতেছি হোমওয়ার্ক আপনারা সবাই হোমওয়ার্ক দেখেন যাদের চ্যানেল আছে তো ওয়েল আপনাদের চ্যানেল আছে আপনারা চ্যানেলটা প্রত্যেকেই সেট আপ করে নেবেন আর যাদের চ্যানেল নাই আপনারা নতুন একটা চ্যানেল করবেন এবং যতদূর পর্যন্ত হয়েছে ততদূর পর্যন্ত সেট আপ করবেন সেট আপ করে কী করবেন আপনারা পার্সোনালি সোহেল ভাইয়ের সাথে যেহেতু যুক্ত আছেন সোহেল ভাইয়ের তো গ্রুপে দিবেনই সেটা হচ্ছে সোহেল ভাইয়ের এটা হচ্ছে আপনাদের কোম্পানির গ্রুপ আর আমি আপনাদের চ্যানেলটা দেখার জন্য মানে প্রপারলি দেখার জন্য আমার এই গ্রুপটা আছে আমার যে ফেসবুক গ্রুপ আছে আপনারা সেই ফেসবুক গ্রুপে আপনাদের চ্যানেলের লিঙ্কটা দিয়ে পোস্ট করবেন তাহলে আমি এখান থেকে ভিজিট করে আপনাদের চ্যানেলগুলো দেখতে পারবো এবং আপনাদের সবাইকে একটা দুইটা করে সাবস্ক্রাইব দিতে পারবো সমস্যা নাই কারণ আমার বিশটা ইমেল আছে আচ্ছা দুই নম্বর হোমওয়ার্ক হচ্ছে আপনারা প্রত্যেকেই প্রত্যেকেই দশটা করে ইমেল ক্রিয়েট করবেন এখন দশটা করে ইমেল কিভাবে ক্রিয়েট করবেন একটা মোবাইল দিয়ে একটা নাম্বার দিয়ে দুইটা বা তিনটার বেশি ইমেল ক্রিয়েট করা যায় না আপনারা আপনাদের বন্ধুবান্ধব বাড়ির মা বাবা ভাই বোন ইত্যাদি আছেন না ওনাদের মোবাইল ফোনের নাম্বার দিয়েও আপনারা ইমেল ক্রিয়েট করে দশটা সর্বনিম্ন দশটা সর্বনিম্ন দশটা করে ইমেল ক্রিয়েট করবেন তাহলে এখানে আমরা যে গ্রুপে একশো জন মানুষ আছি যদি একশো দশটা করে প্রত্যেকের ইমেল থেকে আর একশো জন মানুষ থাকে একশো জনে দশটা করে যদি সাবস্ক্রাইব করে তাইলে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব সংখ্যা কয়টা হইব চিন্তা করেন একটু একজনে আরেকজনকে এইভাবে সহযোগিতা করে এক মাসের ভিতরে আচ্ছা ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য সেটা অন্য সময় আপনাকে টিপস অ্যান্ড ট্রিক্স বইলা দিব ঠিক আছে আগে একটা একটা করে শেষ করি আগে আমরা সাবস্ক্রাইবগুলো শেষ করি আচ্ছা এই গ্রুপে আপনারা পোস্ট করে দিবেন আর আপনার গ্রুপের লিংকটা এখানে একটু মেসেজ এসএমএস বক্সে দিয়ে দিন চ্যাট গ্রুপের লিংক আপনারা আমি খুঁজে পাইতেছি না সার্চ করলাম তা গ্রুপ তা ভাই একটা কথা বলি ভাই টিচার যে কথাগুলো বলবো এগুলো তো পরবর্তীতে অবশ্যই গ্রুপে কোনো না কোনো ভাবে দিয়ে দিবে দিয়ে দিবে যদি তারপরও না দেয় ওই সময় বলিয়েন কারণ কথার পিত্র যদি কথা বললে তখন কিন্তু বাধা বাধা হয়ে যায় কিছু মনে করিয়েন না ভাই আচ্ছা আচ্ছা, আচ্ছা। যাই তো আমি বলতেছি গ্রুপের লিঙ্কগুলো আপনাকে আমার যে যে লিঙ্কগুলো আমার সাথে যোগাযোগ করার জন্য যে যে লিঙ্কগুলোর দরকার আছে সব লিঙ্কগুলো আপনাদের বসরভাই শেয়ার করবে বুঝতে পারছেন সব লিঙ্কগুলো বসরভাই শেয়ার করবে আর আমি আপনাদের ভিডিওটা চেষ্টা করবো আজকে রাত্রে দিয়ে দেওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আগামী শুক্রবারে আপনাদের সাথে দেখা হবে ওকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম